ডলারেলে উয়ে পচাব আদো থোতলে ও আলহামা আদো লারেলে উয়ে পচাব আদো থোতলে ramang ramang bom When kau pergi You know na de kami Nama lo cari Mui achau الرحمة الرحمة الرحمة الرحمة